ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায় আমরা খুশি না বেলা আমাদের আমল নামায় স্বভাব আছে গুণাও আছে কিন্তু এই ভাইটা শাহাদা বাক্য পাঠ করার পর থেকে নিষ্পাপ তার আমল নামায় কোনো গুণা নাই চিল্লা করেন ঠিক কিনা আমাদের ইসলাম ধর্মের আজকে শাহাদা বাক্য পাঠ করতে চায় সানিরাজ ইসলাম ধর্মে ঢুকার ব্যাপারে তোমাকে কেউ কি কখনো প্রেশারাইজ করেছে কেউ প্রেশারাইজ করেছে দি আনসার অ্যাকচুয়ালি নো কেউ প্রেশারাইজ করেনি তুমি কি তোমার নিজে জেনে বুঝে স্বেচ্ছায় জেনে মুসলমান হিসেবে তার নাম চয়েস করবে তুমি কি নিজের জন্য কোনো নাম চয়েস করেছো না আমি তোমাকে একটা নাম সাজেস্ট করবো আচ্ছা, আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে সে আসতে চায় সে নাম পছন্দ করেছে আবদুল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে সে আমার সাথে এখন সাহায্য করবে তুমি বড় সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি দিচ্ছি নিশ্চয়ই শত শত মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এই রাজ সানি রাজ আজকে আবদুল্লাহ নাম নিয়ে মুসলমানদের কাতারে সামিল হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমরা আবদুল্লাহকে ইসলামে ওয়েলকাম জানাই আবদুল্লাহ আস্তে আস্তে ইসলামের বিধি বিধানগুলো মানবে শুনবে এবং আমরা যদি একে অপরকে এই মাহফিলের মঞ্চগুলোকে যদি নষ্ট না করে কলুষিত না করে কোরআন সন্ন্যার আলোকে যুবকদেরকে এভাবে মোটিভেট করতে পারি সানিরাজের মতো অনেক হিন্দু ভাইরা আপনারা দেখবেন ইউটিউবের অনেক জায়গায় এটা আমাদের সৌভাগ্য এভাবে ইসলামকে কাদা ছোড়াছড়িতে না যে আমরা যদি পজিটিভলি ইসলামের সৌন্দর্য আমাদের হিন্দু ভাইদের কাছে বৌদ্ধ ভাইদের কাছে খ্রিস্টান ভাইদের কাছে নৃগোষ্ঠীদের কাছে তুলে ধরতে পারি তাহলে তারা অবশ্যই এভাবে সাহায্য পাঠ করে কালিমা পড়ে মুসলমান হবে যারা এই প্রোগ্রামে এসেছেন সবাইকে সুক্রিয়া জানাই আমরা সংক্ষিপ্ত দোয়া করে একসাথে বিদায় নিব কেউ যাব না আমরা কেউ বিশৃঙ্খলা করব না শুরুতে যেমনি সুশৃঙ্খল ছিলাম এভাবে একসাথে আমরা বিদায় নিব